সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান পাপি তাপির জ্বর বেগুনা পাপি তাপির জ্বর বেগুনা মাগফিরাতের জোয়ারি সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা বই ইফতারি সেহেরি খাবো রাখবো যা ডাক দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহেরি খাবো রাখবো যা ডাক দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পর্ব মাগো তারাবি যেই নামাজের শিক্ষা দিলে নামাদের প্রিয় নাবি যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি যেই নামাজের শিক্ষা দিলে নামাদের প্রিয় নাবি রোজ হাসরে দন্ন হব মহান প্রভুর দিদারে রোজ হাসরে দন্ন হব মহান প্রভুর দিদারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখানি বইতারি সেহরি কাবো রাখবো যা ডাক দিও মায়া মারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখানি বইতারি সেহরি কাবো রাখবো যা ডাক দিও মায়া মারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখানি বইতারি আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিভেদে যাব ভুলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিভেদে যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্ত এ অবনিতা শান্তি সুখ পাবে ফিরে অশান্ত এ অবনিতা শান্তি সুখ পাবে ফিরে দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারি সেহরি খাবো রাখবো যা ডাক দিও মায়া মারে দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারি সেহরি খাবো রাখবো যা ডাক দিও মায়া মারে দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব সেহরি খাবো রাখবো যা ডাক দিও মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারি সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারি সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারি সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারি